যে বুদ্ধিজীবী নিজের সময় ও সমাজ নিয়ে সন্তুষ্ট সে গৃহপালিত পশু এখানে অসতেরা জনপ্রিয় সৎ মানুষেরা আক্রান্ত মাদক গোপনে নষ্ট করে কিছু মানুষকে টেলিভিশন প্রকাশ্যে নষ্ট করে কোটি কোটি মানুষকে পৃথিবী জুড়ে প্রতিটি নরনারী এখন মনে করে তাদের জীবন ব্যর্থ কেননা তারা অভিনেতা বা অভিনেত্রী হতে পারেনি বাঙালি একশো ভাগ সৎ হবে এমন আশা করা অন্যায় পঞ্চাশ ভাগ সৎ হলেই বাঙালিকে পুরস্কার দেওয়া উচিত এখন মাতা পিতারা গৌরব বোধ করেন যে তাদের পুত্রটি গুন্ডা বাসায় একটা নিজস্ব গুন্ডা থাকায় প্রতিবেশীরা তাদের সালাম দেয় মুদি দোকানদার খুশি হয়ে বাকি দেয় বাসা নির্ভয়ে একলা পথে বেরোতে পারে এবং বাসায় একটি মন্ত্রী পাওয়ার সম্ভাবনা থাকে